দিতে হবে স্ন্যাপচ্যাট লেখে তো আমরা এখানে এসে সার্চ দিলাম স্ন্যাপচ্যাট আমাদের কাছে যে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা আছে আমাদের কাছে ইতিপূর্বে এটা নামানো আছে আর আপনাদের যাদের নামানো নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে স্ন্যাপ অ্যাকাউন্টটি নামাবেন আর আপনারা কিভাবে একটা স্ন্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে আমি আজকে স্ন্যাপ ক্লোনের মাধ্যমে দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার যে স্ন্যাপচ্যাট ছিল সেই স্ন্যাপচ্যাটের একটা অ্যাকাউন্ট জুই যারা যেটা আমাদের স্ন্যাপচ্যাটে লগ দেওয়া আছে আর আমরা এখন আপনাদেরকে দেখা যাচ্ছি যে আপনারা কিভাবে স্ন্যাপ অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন আমরা চলে যাচ্ছি সরাসরি স্ন্যাপক্লনে অ্যাপসের ডাটা কিভাবে ক্লিয়ার করতে হয় আপনারা হয়তো অনেকেই জানেন তবুও আমি একটু দেখাচ্ছি আপনারা কিভাবে অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে নেবেন তাহলে যারা নতুন আছে তাদের জন্য সুবিধা হবে আপনারা অ্যাপসের মধ্যে এটা ক্লিক করার পরে ওখানে চলে আসবে অ্যাপস ইনফো অ্যাপস ইনফোর পরে আপনারা অ্যাপস ফোর্স স্টোরে চলে যাবেন যাওয়ার পরে ক্লিয়ার ডাটা এখান থেকে করে দেবেন দেওয়ার পরে ব্যাগে চলে আসবেন আমরা এখন সরাসরি প্রবেশ করব স্ন্যাপক্লোনে স্ন্যাপ ক্লোনে ঢোকার পর আমরা সাইন আপ বাটনে ক্লিক করব যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট সাইন আপ করব তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করে দিলাম সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের সাথে একটা ইন্টারফেস শো হয়েছে আমরা এটা কি করব কন্টিনিউ চাপ দেব কন্টিনিউ ক্লিক করার পরে এই জায়গায় এই অংশটা অ্যালাউ করে দেব এটা অ্যালাউ করে দেব এখানে আমাদের দুইটা অংশ চলে এসেছে আপনাদের নামটা কি একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম আপনাদেরকে এই দুই ঘন্টা নামটা লিখতে হবে তো আমরা এই নামটা কই পাবো এই নামটি নেওয়ার জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে হবে আমাদের ফোনে অথবা ডেস্কটপের ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজার আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে আমরা সরাসরি ক্রোম ব্রাউজার ইন্টারফেস শো করালাম এখানে এসে আমরা লিখলাম ফ্যাক নাম জেনারেটর তো আমরা ফ্যাক নাম জেনারেটর লেখার পরে ফ্যাক নাম জেনারেটরের উপর একটা ক্লিক দিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে আমার নাম জেনারেটর এই নাম জেনারেটর এসে গিয়েছে আমি এই নাম জেনারেটর উপর ক্লিক দেওয়ার পরে ফিমেল আমেরিকান ইউনাইটেড স্টেট যেহেতু আমাদের গুগল ভয়েসগুলো ইউনাইটেড স্টেট নাম্বার দিয়ে হবে তো আমরা এই জায়গায় একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইখানে একটু উপরের দিকে তাকালে দেখতে পারবেন যে ক্রিয়েট আমরা এখান থেকে একটা ক্রিয়েট করে নিলাম নেওয়ার পরে দেখেন এখানে একটা আমাদের নাম জেনারেটর একটা ফিমেল নেম শো করেছে তো আমরা এটা কি করব এটা এখন আমরা কপি করে নেব এটা কপি করলাম এটা কপি করে নিয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের স্ন্যাপে অ্যাকাউন্ট মানে স্ন্যাপ ক্লোনে আমরা যে আইডিটা খুলতেছি এখানে আমরা ঢোকার পরে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি বসাই দেব তো আমাদের যেহেতু নামটা কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিলাম আমি লাস্ট নেমটা এখান থেকে কেটে নিলাম নেওয়ার পরে এখানে সাইন আপ অ্যান্ড অ্যাকসেপে আমি একটা ক্লিক করব আমাদের লাস্ট নেম এবং ফার্স্ট নেম পূর্ণ হয়ে গেছে অ্যাকসেপে আমরা ক্লিক করলাম এখানে আপনাকে আপনার জন্মসাল দিতে হবে দিন তারিখ মাস তো আমরা জন্মসাল দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করব এখানে আমরা জন্মসালটা একটু সিলেক্ট করে নিই ব্যাস আমাদের জন্মসালটা আমরা একটু সিলেক্ট করে নিলাম আপনারা চেষ্টা করবেন এই তো আপনাদের উনিশশো নব্বই এইরকম একটা জন্মসাল দেওয়ার চিন্তা ভাবনা করবেন ব্যাস আমি এখান থেকে উনিশশো উননব্বই দিয়েছি পরে এখানে কন্টিনিউয়ে ক্লিক করলাম কন্টিনিউয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে আমাদের ইউজার নামটা আছে ওটা শো করাচ্ছে আমরা এখন এখান থেকে কি করব কন্টিনিউয়ে ক্লিক করে দেব কন্টিনিউয়ে ক্লিক করার পরে বলতেছে এখানে আমাকে একটা পাসওয়ার্ড লিখতে হবে তো আমি এখানে আমার চ্যানেলের নামটাই সরাসরি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখেন এখানে আমাকে একটা পাসওয়ার্ড লিখতে হবে তো আমি আমার চ্যানেলের নামটা সরাসরি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে চাচ্ছি আমি এখানে এই পাসওয়ার্ডটা না দিয়ে আমি কি করব আমার চ্যানেল নামটাই দিয়ে দেবো সো আমি এখানে লিখলাম রোবট এস এম সরি এখানে একটা স্পেস হয়ে গেছে তো আমি এখানে রোবট এস এম এস এমটা বড় হাতের দিলাম আপনারাও চেষ্টা করবেন যাতে একটা দুইটা অক্ষর বড় হাতের হয় এবং কিছু সংখ্যা দেবেন দেওয়ার পরে কোনো কিছু একটা প্রতীক দেবেন দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে তো বন্ধুরা আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি রোবট এস এম এক দুই তিন এখানে বড় হাতের অক্ষর এবং সংখ্যা সব কিছুই আছে একটা আমি প্রতীকও ব্যবহার করেছি অ্যাট দ্য রেট তারপর আমি কী করবো কন্টিনিউয়ে ক্লিক করে দেবো এখানে একটা ইমেইল দিতে বলতেছে আপনারা অবশ্যই একটা ভালো ইমেইল দেওয়ার চেষ্টা করবেন তো আমি একটা এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম অবশ্যই আপনারা ভিপিএন মেইলও ইউজ করতে পারেন তারপরে আমি কন্টিনিউ ক্লিক করলাম এখানে অবশ্যই আপনারা কখনো স্কিপ করবেন না এই জায়গায় স্কিপ দেখাচ্ছে কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কী হবে আপনাদের অ্যাকাউন্টটা দুই থেকে একদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে তো আপনারা সরাসরি এখানে একটা ফোন নাম্বার লিখে দেবেন তো আমি আমার নিজের ফোন নাম্বারটা দিয়ে ট্রাই করি যেটা দিয়ে অনেক মানে দুইটা অ্যাকাউন্ট খোলা আছে দেখেন আমার কিন্তু উপরে বাংলাদেশ লোকেশনটা ঠিক আছে আমি অন্য একটা ফোন নাম্বার ইউজ করতেছি এখানে অন্য একটা ফোন নাম্বার ইউজ করার পর আমি কি করব কন্টিনিউ ক্লিক করব এখানে একটা আমাকে ওই ফোন নাম্বারে একটা কোড পাঠাইছে কোড পাঠাইছে যেটা সিক্স ডিজিট তো আমার কাছে ওই কোডটা এখন চলে এসেছে আমি ওখানে এটা লিখতে পারবো এখানে রিসেন্ট এক মিনিটের মধ্যে করতে পারবো এবং এক মিনিট পরে sorry seven three eight zero five five তারপর আমি এখানে কী করলাম কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ এখানে ক্লিক করার পর অবশ্যই আপনারা কন্টিনিউ আর ক্লিক করবেন না না করে সরাসরি কর্নারে দেখতে পাচ্ছেন যে স্কিপ আপনারা এই স্কিপ বাটনে একটা ক্লিক করে দেবেন স্কিপে ক্লিক করার পর আপনারা এখন কথা হচ্ছে আপনারা ফ্রেন্ড কই পাবেন তো বন্ধুরা ফ্রেন্ড কই পাবেন এখানে ফ্রেন্ড যেহেতু আপনাদের কন্ট্যাক্টে আপনারা ফ্রেন্ড অ্যাড করতে চাচ্ছেন না তো আপনি কি করবেন এখান থেকে স্কিপ করে দেবেন মেবি লেটার করে দেবেন এখান থেকে এখান থেকে মেবি লেটার করে দেওয়ার পরে এই অংশটা টু অন টার্ন অন করে দেবেন ব্যাস টার্ন অন করে দেওয়ার পরে অ্যালাউ করে দেবেন এখানে অ্যালাউ করে দেবেন তারপরে আবার অ্যালাউ করে দেবেন এই জায়গায় ডান্ট অ্যালাউ করে দেবেন ওই জায়গায় ডন্ট অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন সরাসরি আপনাদের প্রোফাইল পেজে আসার পরে ক্রিয়েট অ্যান্ড করে দেবেন এখানে থেকে সরাসরি আপনারা চলে যাবেন ফিমেল একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখ আপনারা এটা কী করবেন একটা প্রোফাইল পিকচার এখান থেকে ক্রিয়েট করে নেবেন যাতে করে আপনাদের আইডিটা হার্ড হয় আর বন্ধুরা হ্যাঁ ভিডিওটির মিডল পর্যায়ে এসে আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা এখনও যারা আমার robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন তো আপনারা এই জায়গায় ঠিকঠাক মতো আপনাদের পছন্দ মতো যেটা ইচ্ছা একটা ক্রিয়েট করে দেবেন তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড একটু সিলেক্ট করে নেবেন এখানকার ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আমি আমার যেহেতু এটা ভালো লাগতেছে আমি এইটাই সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমি সেভে ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা মোটামুটি একটা কমপ্লিট একটা আইডি হয়ে গেছে তো আপনারা এই অ্যাকাউন্ট থেকে ইচ্ছা করলে কিন্তু কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমিও এই অ্যাকাউন্টে ইনশাল্লাহ কাজেই ব্যবহার করব তো বন্ধুরা এখন চলে আসে আপনারা কীভাবে স্ন্যাপ অ্যাকাউন্টে আনলিমিটেড ট্রাফিক অ্যাড করবেন তো ট্রাফিক অ্যাড করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে এখানে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে ইউএসএ মেল নেম অর্থাৎ পুরুষের নাম যেটা আছে আপনারা এটা সার্চ করবেন সার্চ করে আপনারা এখান থেকে একটা নাম কপি করে নিয়ে এসে কুইক অ্যাডের মাধ্যমে অ্যাডও করতে পারেন আবার অন্যভাবেও করতে পারবেন সেটা একটু দেখাচ্ছি পরে দেখাচ্ছি নামটা কপি করার পরে এখানে অ্যাড ফ্রেন্ডে দেখেন এখানে আমার একটা টেক্স দিয়েছে কিছুক্ষণ আগে তো আমি এটা একটু রিপ্লাই দিলাম তো আপনাদের যদি স্ন্যাপ অ্যাকাউন্ট বা স্ন্যাপ চ্যাটের টেক্সের প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলতে পারেন আপনারা কীভাবে গুগল ভয়েসের টেক্স তাহলে আমি গুগল ভয়েসের টেক্সট দিয়ে দিতে পারি সমস্যা নেই আপনার কীভাবে একটা স্ন্যাপ অ্যাকাউন্ট থেকে ট্রাফিক নিয়ে এসে গুগল ভয়েস ক্রিয়েট করবেন সব টেক্সট আপনাদের প্রয়োজন হতে পারে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে সমস্যা নেই তো এখানে দেখেন আমার অ্যাভেলেবেল ট্রাফিক তো আপনাদের ট্রাফিক অ্যাড করার জন্য যে প্রথম স্টেপ স্টেপটা হবে সেটা হচ্ছে আপনাদের কী কী করতে হবে ফ্যাক নাম থেকে ফ্যাক নাম নিয়ে আসার পরে এই কুইক অ্যাডের মাধ্যমে অ্যাড করতে হবে তো আপনি এখানে সার্চ দেবেন আমি এখানে এই নামটা লিখে এক দুই লিখে সার্চ দিলাম এখানে একটু সতর্ক সহিত কাজ করবেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো পিকচারই নেই সেই যেগুলো পিকচার নেই সেগুলো আপনারা অ্যাড করবেন না আর যেগুলো পিকচার আছে অবশ্যই সেগুলো অ্যাড করবেন তো আমি যেখানে যে কটা পিকচার ছিল আমি সে কটা অ্যাড করে নিলাম নেওয়ার পর আমি চলে যাচ্ছি আমার চ্যাটিং অপশনে আর আপনারা কিভাবে একসাথে সবগুলো ট্রাফিককে এসএমএস সেন্ড করবেন সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা নোটপ্যাডে চলে যাবেন এখানে নোটপ্যাডে আসার পরে আপনাদের যে কাঙ্ক্ষিত এস এম এসটা আপনারা যেটা সব ট্রাফিককে একসাথে পাঠাইতে যাচ্ছেন সেটা এখানে লিখবেন এখানে লিখলেন আমি লিখলাম আমার যেটা ইচ্ছা ছিল আমি সেটা লিখলাম যে hello I am waiting for your reply can you reply me লেখার পরে এগুলো কী করলাম সবগুলো সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে শেয়ার অপশনে ক্লিক করব তো আপনারা সবগুলো সিলেক্ট করে দেওয়ার পরে কী করবেন শেয়ার অপশনে ক্লিক করবেন এখানে স্ন্যাপচ্যাট আছে স্ন্যাপচ্যাটে ক্লিক করব এখানে স্ন্যাপচ্যাটে ক্লিক করলাম স্ন্যাপচ্যাটে ক্লিক করার পরে এই যে অল করে দিলাম এখানে থেকে তারপরে সেন্ড করলাম এই জায়গায় দেখেন আমার স্ন্যাপ র্যাঙ্কিংটা অবশ্যই স্ন্যাপটা নতুন দেখেন আমার স্ন্যাপচ্যাটের নামটা জুই যারা তো দেখেন অ্যাভেলেবেল ট্রাফিক আপনারা যদি এইভাবে অ্যাভেলেবেল ট্রাফিক নিয়ে আসতে চান কীভাবে আনবেন এই বিষয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো তো আমি যেহেতু স্ন্যাপচ্যাটের মাধ্যমে যদি নাম্বার চাই হয়তো বা নাও দিতে পারে যার কারণে আমি একটা আমার ইউএসএ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বলবো যে I am waiting for my WhatsApp তাহলে কী হবে আমি ওদের নাম্বারটা না চাইতেই পেয়ে যাব তো আমি এখানে বসাই দিলাম আমার যে ইউএস নাম্বার হোয়াটসঅ্যাপ ছিল ওইটা একবার চেক দিয়ে নেই হুম ঠিক আছে তো আমরা এই এস এম এসটা পুরোটাই সিলেক্ট করে দেব লিখলাম please text me my WhatsApp এখানে একটা ইমোজি আপনারা ইউজ করতে পারেন না আমি একটা ইমোজি ইউজ করলাম ব্যাস এটা আমি শেয়ার অপশানে গিয়ে আবার স্ন্যাপচ্যাটে চলে গেলাম স্ন্যাপচ্যাটে গিয়ে এখানে অল করে তো আপনারা যদি স্ন্যাপ অ্যাকাউন্টে এইরকম আনলিমিটেড ট্রাফিক আনতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে যাবেন আর আমার নেক্সট ভিডিও আসতেছে আপনারা কিভাবে মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বাংলাদেশ থেকে আর মিটমি অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে স্ন্যাপচ্যাটে আনলিমিটেড ট্রাফিক নিয়ে আসবেন এবং কোন মি অ্যাকাউন্ট দ্বারা কাজ করবেন তো বন্ধুরা আর একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই অবশ্যই অবশ্যই আপনারা robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ